তো জানেন আমি এখন বর্তমানে কোথায় আছি বর্তমানে আমি আছি হচ্ছে মানিকগঞ্জ আরিচা ঘাটে ওকে আমাকে বলে দিতে হয়েছে নাহলে আমার এটা উচ্চারণ করতে অনেক ঝামেলা হচ্ছে সো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি জাকিয়া সিলভানা আজকে খাসির লাইভ অবশ্য ক্যাপশন দেখেছেন তাই আরেক আগেই খারাপ কমেন্টস না রোজা রমজানের দিন আমিও রোজা তো খারাপ কমেন্টস করলে আপনার রোজাও হালকা হবে আমারটাও রিপ্লাই দিয়ে দিতে হালকা হবে সো আমরা চলে আসছি হচ্ছে ছাগলের হাটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোল ছাগলের হাট এটা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে এর পাশে দেখাই আমি আজকে এই মানিকগঞ্জে আমরা আসছি খুব কষ্ট অনেক গরম মানে সিরিয়াসলি অনেক গরম প্লাস অনেক বালি অনেক ভিড় অনেক প্রাইস রেঞ্জ ছাগলের এরা আমাদের দেখতেই পাচ্ছেন এরা কিন্তু আমাদের সব পিকআপে উঠাচ্ছে চলেন আমি পিকআপের কাছে একটা একটা করে উঠাচ্ছে ওইখানে চলে যায় আর এই পিছনে যাওয়া যাবে না গেলে অবশ্যই ধাক্কা ধাক্কি হবে আর জানি না কার কাছে এখন ধাক্কা খাই আমি আজকে আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি আমার সন্দেহ কারণ এখানে নেটওয়ার্কেরও প্রবলেম এই জায়গায় আগে আমি আসি নাই কখনো এটা পদ্মা নদীর পারে হ্যাঁ এটা পদ্মা নদীর পারে ও এন্ড বলে দিই এই জায়গায় আসার কারণ কি জানেন আমি আপনাদেরকে এবার রিজনটা বলে দিই এই শুক্রবার চেহেরিতে আমাদের আচ্ছা আমাদের ছাগল হ্যাঁ। আমাদের ছাগল আচ্ছা তো আমাদের কিন্তু আমাদের ছাগল উঠাচ্ছে তো এগুলো আচ্ছা ছাগল আর খাসি সেম অবশ্যই তো খাসি বলি ছাগল বলি যাই হোক তো সমস্যা নাই তো আমি জানি না লাইফটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না তো ওইখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিকআপ চলেন পিকআপের সামনে চলে যাই একদম এখানে অনেক বালি অনেক রোদ আজকে আমি কালো হয়ে ফেরত যাবো নেক্সট লাইভে আমাকে কালা পাবেন তো এটা হচ্ছে আমাদের পিকআপ তো পিকআপের মধ্যে এই এই এই জিয়া ভাইয়া আল্লাহ অনেক অবস্থা খারাপ আজকে জঘন্য রোদ আর পানি দেখতেছেন অনেক সুন্দর কিন্তু তবুও এখানে অনেক গরম দেখছেন তো আবার নরমাল হ্যাঁ, করে দিই তো নরমাল করে দেওয়ার পরে আমি বলতেছিলাম যে এখানে জঘন্য রোদ আর এটা হচ্ছে আমাদের এই শুক্রবারের মাটন বিরিয়ানির জন্য আজকে এই মেইনলি এই জিনিসটা চেনা আমাদের কিন্তু তিরিশটা খাসি কিনা হয়েছে টোটালে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সব উঠাচ্ছে একসাথে উঠানোর পরে আমি পিকার পিকআপের উপর উঠার চেষ্টা করব ওসব পারবো না ইজ ইট গরু <laughs> শুক্রবার সেহেরিতে কিন্তু সব প্যাকেজে যতজন যত প্যাকেজে আসুন না কেন সবার জন্য স্পেশাল মাটন বিরিয়ানি এটা হচ্ছে আইটেমটা আমাদের নতুন নতুন যে চারটা মেনু এসেছে আল্লাহ আল্লাহ বাঁচো শুধু রোগটা কমছে তো যে চারটা মেনু অ্যাড হয়েছে অবশ্যই দেখেছেন তো ওই চারটার জন্য আমরা হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে এই শুক্রবারের জন্য মাটন মাটন বিরিয়ানি চলেন আমরা একটু সাইড হয়ে যাই পিছনে গাড়ি এসে মেরে দিবে সিয়াম ভাইয়াকে সিয়াম ভাইয়া ডেঞ্জারে আছে আমি ওর আচ্ছা তো যেটা আমি বলছিলাম যে মজার কথা কি জানেন আমরা কিন্তু প্রি বুকিং নিচ্ছি হ্যাঁ ধানমন্ডি ব্রাঞ্চের কথা অবশ্যই আমি লাইভে বলেছিলাম মনে আছে আপনাদের ধানমন্ডি ব্রাঞ্চ বাংলাদেশের সবচেয়ে বড় ব্রাঞ্চ হতে যাচ্ছে বড় ব্রাঞ্চ আমাদের আমাদের না বাংলাদেশে কোথাও নেই ঠিক আছে তো তিনটা বিল্ডিং এর একটা ব্রাঞ্চ আমরা এপ্রিলের শেষ মানে অলরেডি হয়ে গেছে হয়তো বা এপ্রিলের শেষ বা মার্চের শুরু থেকে বা আগেই মনে হয় আমরা প্রি বুকিং ছেড়ে দিব মানে সাংগঠনিক সমস্যা যেটা বলতে যাচ্ছিলাম তো আমাদের কিন্তু শুধু এখানে স্টপ না আরো অনেক ব্রাঞ্চ আসতেছে ধানমন্ডিতে কিন্তু চার নম্বর ব্রাঞ্চ আসতে যাচ্ছে হয়তো বা ওইটাও আপনাদেরকে বাজার থেকে কিন্তু খুচরা কেনা যায় বাট আমাদের এত মেম্বার ফার্স্ট অফ অল এই কারণে আমরা এখান থেকে নিচ্ছি তাছাড়া তিরিশটা তিরিশটা ছাগল কিন্তু একসাথে কিনে নিচ্ছে খাসি খাসি কিনা হয়েছে দেখতেই পাচ্ছেন হাই আল্লাহ হাই দেয় ওরা সবাই মিলে আমি দেখাই দিচ্ছি যাতে আপনার কোনো স্বপ্ন অসম্পূর্ণ না থাকে অ্যাজ এ ব্যাচলার আপাতত দেখি এই আপনি লাগাই দিলেন আমি গুনতাম তো ভাইয়া এবার কয়টা টোটাল কয়টা কেমনে ওকে ওকে ওকে চৌত্রিশটা ঠিক আছে চারটায় আবার নিয়ে গেছে তাই তো আমি বলছি ওকে টাটা আগেই হয় নাই এখনো সাইনিং আমি বলে দিব চারটা ব্রাঞ্চ হতে যাচ্ছে ধানমন্ডিতে তাছাড়া আমাদের নতুন নতুন ব্রাঞ্চ অনেকগুলো জায়গা আছে তো আপনাদের কাছে বিল্ডিং থাকলে অবশ্যই বিল্ডিং এর ইনফরমেশন দিন আমরা বিল্ডিং নিব বাট আমরা ছোট বিল্ডিং নিব না পুরান বিল্ডিং নিব না অবশ্যই কারণ আমরা কোয়ালিটিতে বিশ্বাসী চলেন আমরা ভিতরে চলে যাই ধরুন গুতা না খাই তো যেটা বলছিলাম তো আপনাকে আমরা প্রপার একদম প্রপার সার্ভিসের জন্য কিন্তু সুপার হোমে তৈরি ঠিক আছে আমরা এই জিনিসটা ইনভেন্ট কেন করেছি জানেন শুধুমাত্র ব্যাচেলারদেরকে এই ভালো সার্ভিসটা দেওয়ার জন্য কারণ কি সবসময় ব্যাচেলাররাই কেন নেগলেক্টেড হবে ওকে আয় কোথা দিছে আচ্ছা কোথা যাবে কিরিং আচ্ছা যাই হোক আমি এত বেশি বেশি ভিজের মতো ঢুকবো না নাহলে আমার সাথে ঝগড়াঝাটি লেগে যাবে আমি অনেক ঝগড়াতে আল্লাহ অনেকগুলো ছাগল যায় এগুলো আমাদের না কিন্তু যাচ্ছে তো <laughs> যেটা বলছিলাম লাইভ আজকে বেশি বড় করবো না কমেন্টের জন্য একটা ফোনও নিতে পারতেছি না কারণ আজকে আমাদের মনসুর ভাইয়া এখন আসতেছে মানে ওই যে গাড়িতে আছে আসতেছে তো আমি কমেন্টের জন্য রিপ্লাই কিন্তু আমি দিবই অবশ্যই আমি দিব এই পাশটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আরিচা ঘাট এখানে আপনারা কোরবানি ঈদের সময় এসে তারপরে করতে পারেন এন্ড বলে দিই আমাদের নতুন ব্রাঞ্চের জন্য কিন্তু আপনিও যদি চান তাহলে কিন্তু আপনি আমাদের প্রফিটের শেয়ার নিতে পারেন আমরা কিন্তু প্রফিট কামাই করছি অবশ্যই জানেন তো প্রফিটের শেয়ার কিভাবে নেবেন as an investor okay so invest করতে পারেন আপনি আমাদের সুপার হোম প্রজেক্টে তাছাড়া আমাদের নিউজ ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের কোম্পানি নেম ও আজকেই কালো হয়ে যাব আচ্ছা